তো দর্শক মণ্ডলী বঙ্কু বাহিনীর আরও একটা খেলা এক কুবে কলা গাছ কাটা এটা হচ্ছে কলা গাছ কলা গাছের খেলা আজকে কলা গাছটা এক কুবে কাটতে হবে এর পুরস্কার হচ্ছে এক হাজার টাকা দর্শক যে প্রতিযোগী এক কুবে কাটতে পারবে তাকে এক হাজার টাকা পুরস্কৃত করা হবে হ্যাঁ দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের খেলা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের জন্য বলতেছি আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমি ভিডিও বানাইতে উৎসাহিত হই ধন্যবাদ প্রথমে আমরা পরিচিত হই নাই নাম ফারদিন ফারদিন ওকে আমার নাম কাউসার জি স্যার আপনার নাম আপনার নাম আমি মোহাম্মদ মাইন করতেছি আপনি আলী আল সাদিক তো আমরা আজকে কাটতে হবে এটা আজকে আমরা পেয়ে গেছি প্রতিযোগী যারা কাটবে তাকে এক হাজার টাকা বঙ্কু বাহিনীর পক্ষ থেকে এক হাজার টাকা দেওয়া হবে যে কাটতে পারবে প্রথম প্রতিযোগী ফারদিন ফারদিন স্টার্ট হলো না ছাড় দিন বঙ্কু বাহিনীর দ্বিতীয় প্রতিযোগী কাউসার কাউসার স্টার্ট কাম হলো না কাউসারও কাটতে পারলো না সুপ্রিয় দর্শক বঙ্কু বাহিনীর তৃতীয় প্রতিযোগী Zeeshan ready steady go start না কিছুই করতে পারে নাই জিসান বিশালভাবে দুঃখিত অঙ্কু বাহিনীর চতুর্থ প্রতিযোগী সিয়াম দেখা যাক সিয়াম কি করে রেডি স্টেডি গো সিয়াম না সিয়ামও কিছু করতে পারে নাই দুঃখিত দর্শক বঙ্কু বাহিনীর আরেকজন প্রতিযোগী Emon ready steady go Emon না ইমনও পারে নাই বিশাল বড় বেড়া পারে নাই কিচ্ছু হলো না বঙ্কু বাহিনীর আরেক প্রতিযোগী আছে মাহিন দেখা যাক মাহিন কি করে স্টার্ট মাহিন না কাম হলো না ভেরি ভেরি ব্যাড বঙ্গবাহিনীর সর্বশেষ প্রতিযোগী আলসাদি দেখা যাক আলসাদি কি করে start Alsadi very very bad আলসাদিও পারে নাই ওকে আমাদের প্রথম রাউন্ড শেষ এখন হবে দ্বিতীয় রাউন্ড বঙ্কুবাহিনীর প্রতিযোগীরা হা করে থেকে লাভ নাই এক হাজার টাকা এক হাজার টাকা নিতেই হবে তোমাদের সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের প্রথম রাউন্ডে কেউ কাটতে পারে নাই এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাউন্ড এক হাজার টাকা পুরস্কার এক হাজার টাকা তো আমাদের প্রথম Fardin again ready steady go না হলো না ফারদিন কুবাইতে পারে নাই সুপ্রিয় দর্শক দ্বিতীয় প্রতিযোগী দ্বিতীয় রাউন্ডের কাউসার দেখা যাক কাউসার কি করে দেখা যাক দেখা যাক না হলো না হলো না হলো না দ্বিতীয় রাউন্ডের আরেকজন প্রতিযোগী জিসান দেখা যাক জিসান কি করে জিসান না হলো না ভেরি ব্যাড কেউ পারতেছে না এক হাজার টাকা এক হাজার টাকা কেউ পারলো না না বঙ্কু বাহিনীর আরেকজন প্রতিযোগী মাহিন দেখা যাক মাহিন কি করে মাহিন ও সুপ্রিয় দর্শক বঙ্কু বাহিনীর আরেকজন প্রতিযোগী আলসাদি দেখা যাক আলসাদি কি করে দেখা যাক দেখা যাক হইলো না হইলো না হইলো না হইলো না হইলো না হইলো না ভেরি স্যাড অনেক কাছে অনেক কাছাকাছি হয়েছিল কিন্তু দুঃখের বিষয় হলো না বঙ্কু বাহিনীর আরেকজন প্রতিযোগী ইমন খান দেখা যাক ইমন খান কি করে দেখা যাক দেখা যাক না হলো না হলো না হলো না সুপ্রিয় দর্শক আমি আবারও বলে দিচ্ছি তৃতীয় রাউন্ডের খেলা যেই এক কোপে কাটতে পারবে তাকে এক হাজার টাকা পুরস্কৃত করা হবে এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা সবাই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন প্রথম পুরস্কার এক হাজার টাকা যেই কাটতে পারবে এক হাজার টাকা এক হাজার টাকা বঙ্গবাহিনীর তৃতীয় রাউন্ডের প্রথম প্রতিযোগী ফারদিন ফারদিন দেখা যাক কি করে স্টার্ট ফারদিন না হলো না ফারদিন দুঃখিত বঙ্কু বাহিনীর প্রতিযোগী ফারদিন কিছুই করতে পারে নাই বঙ্কু বাহিনীর আরেকজন প্রতিযোগী কাউসার দেখা যাক কাউসার কি করে স্টার্ট কাউসার হলো না হলো না হলো না ওকে সুপ্রিয় দর্শক বন্ধু বঙ্কু বাহিনীর তৃতীয় রাউন্ডের আরেক প্রতিযোগী দেখা যাক কি করে রেডি স্টাডি গো হলো না হলো না হলো না বঙ্কু বাহিনীর আরেক প্রতিযোগী সিয়াম দেখা যাক সিয়াম কি করে খুবই শক্তিশালী পোলা দেখা যাক স্টার্ট হলো না হলো না হলো না বঙ্কু বাহিনীর আরেক প্রতিযোগী আলসাদি দেখা যাক আলসাদি কি করে স্টার্ট আলসাদি হলো না হলো না হলো না প্রিয় দর্শক মন্ডলী বঙ্কু বাহিনীর আরেক প্রতিযোগী ইমন খান দেখা যাক ইমন খান কি করে স্টার্ট ইমন খান হলো না হলো না হলো না সুপ্র দর্শক মন্ডলী বঙ্কু বাহিনীর খেলা দেখতে এখানে হাজার হাজার দর্শক উপস্থিত আছে দেখেন হাজার হাজার দর্শক উপস্থিত আছে বঙ্কু বাহিনীর খেলা দেখার জন্য সুপ্র দর্শক মন্ডলী এখন আরেকজন প্রতিযোগী আছেন মাহিন খান আমি আপনাদের আবারও অনুরোধ করতেছি সাবস্ক্রাইব না করে কেউ যাবেন না সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের প্রথম প্রতিযোগী যিনি কাটতে পেরেছেন মাহিন খান মাহিন খানকে এক হাজার টাকা দেওয়া হবে আমাদের অতিথি আমাদের প্রধান অতিথি আব্দুল হালিম উনি মাহিনকে এক হাজার টাকা পুরস্কৃত করবেন তাহলে সবাই তালি তালিয়া তালিয়া এক হাজার টাকা ধন্যবাদ ধন্যবাদ বঙ্গ বাহিনী কি কয় হ্যাঁ বঙ্গ বাহিনী হ্যাঁ বঙ্গ বাহিনী কোম্পানিকে অনেক ধন্যবাদ আমি এক হাজার টাকা জিততে পেরেছি তার জন্য দোয়া করলো <laughs> যাই হোক